সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে কিছু নীতিবাক্য লেখা দেখাবো লেখাগুলো অবশ্য ভালো লাগবে আপনাদের দেখবেন মনোযোগ সহকারে কিছু নীতিবাক্য লেখা আছে যেগুলা হয়তো বা কখনো কারো কাজে আসতে পারে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক দেখি হ্যাঁ বন্ধুরা অবশ্যই আশা করা যায় যে আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা আপনাদেরই চ্যানেল আপনাদের আপনাদেরই আমি শুধুমাত্র একটু পরিচালক পরিচালনা করি আপনাদের জন্য বিনোদনের জন্য বানাই কখনো বিনোদন দিই অনেক ধরনের ভিডিও এখানে আমি দেব তবে এমন কিছু দেব না যে মানুষের কোনো ক্ষতি হবে এরকম কিছু না ভালো কিছু দেওয়ার চেষ্টা করব কোনো একটা উপকারে আসুক সেই চেষ্টা করব আচ্ছা বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক সালামুন আলাইকুম We'll be right back.